লিখব না আর কোনো গল্প আমি দেখব না আর কোনো স্বপ্ন তুমি যাবে চলে হেঁটে হেঁটে বুদুর যেটা থাকবে না আমার গলার সুর কেউ বলবে না ভালোবাসি তোমাকে করে না আর কোনো জ্বালাতন ও গো প্রভু করেছেছি তোমারে তাই দোষ দিল আমাকে তোমার ভাষা আবে একটা সুন্দর নাটকের কি কি ডোরে বাধা হোক না সন্ধ্যাটা যার যার মতো